প্রধান অতিথি জনাব কৃষ্ণপদ দত্ত কাছের মানুষ বন্ধু বিশেষণ যাই দিই না কেন অল্প একজন সহযোদ্ধা তাকেও স্বাগতম আমাদের মিলে এবং আপনাদের উপস্থিতি সবচেয়ে বড় আমাদের ভালো লাগছে সমস্যা না মাসিক আমার বোনেরও হইতে পারে আমার মায়েরও হইতে পারে তাও ভালো কিন্তু কে ব্যবহার বলতে হবে সবাই আমরা এত পরিমাণ লজ্জা পাই আমরা এত পরিমাণ লজ্জা পাই তারপর আমারও হয়েছে কার কার হয়েছে হাত তুলো তাহলে আমি আরো পরে ক্লাস শুরু করবো ঠিক আছে তুল ছোট আপু এটা ধরো সবাই মেয়েদের স্বাস্থ্য নিয়ে কাজ করে মেয়েদের মাসিক নিয়ে কাজ করে স্কুলে বা আরও আছে আমাদের আজকেই বা কালকে আমাদের আরও স্কুলে আমরা যে বিষয়ে কথা বলি সেটা হচ্ছে মাসিক তাই না যে হ্যাঁ, আমি এখনই সবার চেহারা দেখতে পাচ্ছি